আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ভিডিও ট্যাগ ও থামলাইন দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কী নিয়ে কথা বলবো হ্যাঁ আপনার ও স্কেচিনারের সাথে সম্পৃক্ত কিয়ামতের আলামত হয়তো জেনে আশ্চর্য হচ্ছেন যে আপনার ও স্কেচিনারের সাথে কিয়ামতের আলামতের সম্পর্ক কী তো জেনে নিই আসুন আপনার ওয়েসকে সিনাইয়ের সাথে সম্পৃক্ত কিয়ামতের আলামত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন মানুষের আমল কমে যাবে অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হার্স বৃদ্ধি পাবে তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন হার্স কি তখন রাসুল সাল্লাহ সাল্লাম জবাব দিলেন হত্যা হত্যা হত্যা সই বুখারি আর এই আলামত আমরা বর্তমানে অহরহ দেখতে পাচ্ছি বর্তমানে পেপার পত্রিকা খুললে তো কোনো কথাই নাই প্রতিদিনই খবর দেখা যায় এই থেকে বোঝা যায় রসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী কতটা সত্য আর তিনি কখনো মিথ্যা কথা বলতেন না তেষট্টি বছরে একবারও মিথ্যা কথা বলেননি আশা করি বুঝতে পারলেন হাদিসটা যে আপনারও এস কে সিনহায়ের সাথে সম্পৃক্ত কিয়ামতের আলামত আমরা তো আপনার রয়েস কিসিমের ঘটনা অনেকেই জানি আশা করি বুঝতে পারলেন আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমি আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে like comment share and subscribe আল্লাহ হাফেজ